আপনারা আপনাদের হাত যদি শক্ত হয় তাহলে বাংলাদেশ শক্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নির্দেশনা ছিল কৃষক ভাইদের থেকে খেয়াল রাখা এবং কৃষকের উন্নয়ন সাধনের মাধ্যমেই তিনি মনে করতেন বাংলাদেশের উন্নয়ন সাধন করা সক্ষম হবে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন আমাদের জমির পরিমাণ ছিল আঠাশ শতাংশ কালের বিবর্তনে এখন এর পরিমাণ কমেছে দশ শতাংশ দশ শতাংশে কমেছে এই জন্য যে আমাদের ছোট্ট একটা দেশ কিন্তু বিপুল প্রচুর জনসংখ্যা স্বাধীনতার সময় যেখানে সাত কোটি মানুষ ছিল এখন সেখানে সতেরো কোটি মানুষ কিন্তু আমাদের কিন্তু এলাকা কিন্তু বৃদ্ধি পায়নি কিন্তু তারপরেও তারপরেও আপনাদের আন্তরিকতা আপনাদের নিরলস কষ্ট আপনাদের সহযোগিতাতে আজকে বাংলাদেশে খাদ্য উৎপাদন জনসংখ্যা বৃদ্ধি পেলেও আমাদের খাদ্যে কিন্তু আমরা সম্পন্ন হতে পেরেছি এটা একটা বিশ্বের একটা আশ্চর্য একটা জিনিস এটা সম্ভব হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি মন্ত্রণালয় তার বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে তারা বিভিন্ন গবেষণা করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছে আগে আমরা যেখানে একটা ফসল উৎপাদন করতাম আজকে সেখানে আমরা দুটা তিনটা ফসল উৎপাদন করি যার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পেলেও কৃষির জমির সংখ্যা কমে আসলেও খাদ্যের কিন্তু উৎপাদন কমে নাই কিন্তু আমি সব জায়গায় একটা কথা বলতে চেয়ে শেষ পর্যন্ত ভুলে যাই আমি যেন প্রথমেই বলতে চাই আপনারা যারা কৃষক ভাইরা যারা আছেন আপনাদের আমি প্রথমেই বলতে চাই যে আপনাদের পরিবারে যে সংখ্যা পাঁচ পাঁচটা ছেলে হোক বা চারজন ছেলে হোক আপনারা একত্রিত থাকেন আপনারা যখনই ছেলেদের ভিতরে ভাগ করে দেন তখনই ছেলেরা পাঁচ ভাগ হয়ে যায় এবং তাদের যখন জমি পাঁচ ভাগ হয় তখন জমির মাঝখানে সে একটা ঘর তোলে এরকম করে কিন্তু আপনি চিন্তা করেন সতেরো কোটি মানুষের এখানে যদি একটা ঘরের জায়গায় যদি আজকে পাঁচটা করে ঘর হয় তাহলে কতগুলো ঘর হয় আর কত শতাংশ জমি ফসল উৎপাদন থেকে তারা উৎপাদিত হতে পারবে না সেখানে ঘর বাড়ি হয়ে যায় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা এক জায়গায় থেকেই কিন্তু আপনারা ফসল বেশি উৎপাদন করতে পারবেন এবং ভালো জীবনযাপন করতে পারবেন সুখী জীবনযাপন করতে পারবেন যখনই আপনার ফসলের জমির পরিমাণ কমে যাবে তখনই কিন্তু আপনার ফসল উৎপাদনের পরিমাণটা কমে আসবে সামগ্রিকভাবে বাংলাদেশের ফসল উৎপাদনটা কমে আসবে কারণ বৈজ্ঞানিকরা যতই তারা তারা গবেষণা করুক না কেন গবেষণা করারও একটা সীমা আছে সম্মানিত আজকে আমরা যেখানে একটা ফসল উৎপাদন করতাম সেখানে আমরা তিনটা ফসল উৎপাদন করতে ফসলের মান ফলন বেশি হচ্ছে কিন্তু একটা সময় আসবে আপনাদের একটা একটা ফসলের জায়গায় হয়তো বা পাঁচটা ফসল করতে পারবেন না সুতরাং কিন্তু আপনার একটা সময় আসবে যে ফসল উৎপাদনটা কিন্তু একই থাকবে স্থিতি থাকবে লোক সংখ্যা বাড়তে থাকবে তো এই জন্য আপনাদের যেটা আহ্বান থাকবে আজকে আমি বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবারকে যখন আপনারা জমি ভাগ করে না দিয়ে ভাগে থাকো কিন্তু বাসবাসটা আপনারা একসঙ্গে করবেন করে ফসলি জমিটা আপনারা মেহরবানি করে নষ্ট করবেন আপনারা জানেন আজকে আমরা যে অনুষ্ঠানে আমরা এসেছি এখানে হলো আমরা বীজ আমরা বীজ দেবো এবং আমরা আপনাদেরকে সার দেব যে আমরা আপনাদেরকে টিএসপি আপনারা আপনাকে আমরা আউল ধানের বীজ দেব পাঁচ কেজি করে ডিএপির সার দেব বিশ কিলো আর এমওপি দেব দশ কিলো এগুলো যদি আপনারা দাম ধরেন একটু আগে বলেছে বলেছিল যে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বগুড়াতে সারের দাবিতে বিশ জন কৃষক ভাই তাদের জীবন তারা তারা আত্মাহুতি দিয়েছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আর এখন সময় এসেছে যেটা আমাদের হারুন রশিদ সাহেব বলেছেন যে এখন আপনাদের বিনা পয়সায় যদি কাউকে বীজ দিতে চায় সার দিতে চায় লোকজন নাকি আসে না এবং বীজের দাম এত কমে আনা হয়েছে আমরা যে যে ফসলগুলো আমরা যেটা দিই মনে করি এখন ইউরিয়ার দাম ধরা হয় এক কেজির দাম ষোলো টাকা সেটা কিন্তু বাজারের দাম কিন্তু আটানব্বই টাকা সেখানে সরকার কিন্তু ভুতুকি দিচ্ছে বিরাশি কোটি টাকা আমরা বিরাশি টাকা বিরাশি টাকা করে আমরা সেটা আমরা ভুতুকি দিয়ে আমরা ষোলো টাকায় আমরা ইউরিয়া বিক্রি করতেছি একইভাবে টিএসপির সার যেটা আমরা বিক্রি করতেছি সরকার বাইশ টাকায় যেটা বাজারের দাম হলো সাতাশি টাকা এবং ভূতকি দেওয়া সরকার কর্তৃক ভূতকি দেওয়া হচ্ছে পঁয়ষট্টি টাকা টিএপি ধান টিএপি যেটা সার সেটা আমরা বিক্রি করি সরকারের পক্ষ থেকে ষোলো টাকা করে যেটা বাজারের দাম ছিয়ানব্বই টাকা এবং ভূতকি দেওয়া হচ্ছে সেখানে আশি টাকা এমওপি এর দাম হলো সরকার দিচ্ছে পনেরো টাকা করে বাজারের মূল্য তেষট্টি টাকা এবং হুদুরকি দেওয়া হচ্ছে আটচল্লিশ টাকা আপনারা তাহলে চিন্তা করে থাকেন সরকার আপনাদেরকে ফসল উৎপাদনের জন্য কত সাহায্য দিচ্ছে একটা সমীক্ষায় বলা হয় কত কয়েকদিন আগে আমাকে বলতেছিলেন হারুন সাহেব যে কৃষি সচিব বলেছেন প্রতি বছর বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিরিশ হাজার কোটি টাকা ভূতুর্কি দেওয়া হয় এই তিরিশ হাজার কোটি টাকা ভূতুর্কি এলে প্রতি বছরে বাংলাদেশ সরকার একটা করে নতুন পদ্মা সেতু বাড়াতে পারত এটা কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু শুধু সরকারের জন্য না এই ভুতুর্কিটা দেওয়া হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মানুষের যাতে করে খেয়ে করে বেঁচে থাকতে পারে যাতে করে অভুক্ত না থাকে আমাদের দেশের মানুষ যাতে করে স্বাবলম্বী হতে পারে আপনার যদি পেটে ভাত থাকে তাহলে আপনার কাজ করতে কষ্ট হবে না পেটে যদি ভাত না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন বাংলাদেশ আমরা কৃষি থেকে আজকে আমরা আমাদের আভ্যন্তরীণ যে চাহিদা সেটা আমরা মিটাচ্ছি কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখান থেকে কিছু কিছু উৎপাদন আমরা বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া চলছে এবং শুরু হয়েছে আমরা আম রপ্তানি করি আমরা পেয়ারা রপ্তানি করি আমরা সবজি রপ্তানি করা শুরু করেছে এগুলো রপ্তানি হলে পরে আমরা এই কৃষি খাতেও আমরা আমরা আমরা বিদেশি মূল্য আমরা আয় করতে পারবো তো এতে হবে কি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বপ্ন বাংলাদেশকে তিরিশ সালের ভিতরে উচ্চ মধ্যম আয় কৃষি পৌঁছানো এবং একচল্লিশ সালের ভিতরে সমৃদ্ধশালী দেশেকে পৌঁছানো যে লক্ষ্য স্থির করা হয়েছে সেই লক্ষ্য স্থিরে পৌঁছাতে আমরা সফল আচ্ছা ঠিক আছে তো এই জন্য আপনারা যারা কৃষক ভাই যারা আছেন আপনাদের ভূমিকা সবচেয়ে সবচেয়ে বেশি